এই যে জিনিসটা এই জিনিসটা ওই যে অর থাকলো ঠিক আছে এই তোরে কিন্তু আমি থাপড়ামু কিসের থাপড় এই মেয়ের তো আমি বিয়াদব আমি বিয়াদব বলে আমায় বিয়াদব আমি বিয়াদব আমি বিয়াদব আমার নাই কোনো আদব আমি বিয়াদব আমি বিয়াদব সমাজের চোখেই আমি বিয়াদব আমি বিয়াদব আমি বিয়াদব আমার নাই কোনো আদব এই সমাজের কথা বইলাই তো কোনো লাভ নাই যত করি ভালো কাজ দেখো কোনো দাম নাই জনগণ আজ নিত কিছু বললেই হয় ক্ষিপ্ত ভালো কিছুই তো করলে হয়ে যায় বিষাক্ত তাইলে কার কি আমার কি ভালো থাইকা আর লাভ কি যখন হয়েছি আদব শিক্ষার দরকার কি এই সমাজটা তো গেছে ময়লা আবর্জনে ভৈরা যত পরিষ্কার করি পরিষ্কার আর হয় না দুষ্টইরা সবাই দেখায় নানা রকম পায় না আমায় বানায় ফেলে সমাজের হায় না আর না আর না তোর সাথে আমার চায় না তোর নর্দমার ময়লা পেটে কি হজম হয় না এই সমাজটা তো গেছে দুর্নীতিতে হইয়া লিপ্ত আমি একা না সহ দেখো ক্ষিপ্ত জীবিত থাকা শর্ত দেখো আমরা হলাম মৃত জানাতে গেল তো হয়ে তো যাই নিত ভালো কি করার জন্য যদি হই পাপি তাইলে ওকে ফাইন আমি বিষমুক্ত খারাপি আমি বিষমুক্ত খারাপি আমি বিষমুক্ত খারাপি আমি বিষমুক্ত খারাপি আমি বিষমুক্ত খারাপ আমি বেদ আমি বেদ সোজ বলে আমি বেদ আমি বেদ আমি বেদ up I'm a bad dog, someone said it's okay I'm a bad dog, I'm bad dog, I'm bad dog When I